স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশিকুল্লা রফিক বলেন smart citizen smart government smart society ও স্মার্ট ইকোনমি এই চারটি স্মার্ট বাংলাদেশের মৌলিক ভিত্তি এর উপর ভিত্তি করেই স্মার্ট বাংলাদেশ অর্জিত হবে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা এতে স্মার্ট বাংলাদেশের উপর নির্মিত একটি তথ্যচিত্র তুলে ধরেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন bangun pal.